মদিনাওয়ালা কমলিওয়ালা আমার প্যার নবী মদিনাওয়ালা কমলিওয়ালা আমার প্যার নবী দু জাহানের বাদশা তুমি তুমি আমার প্রেমের ছবি দু জাহানের বাদশা তুমি মন শুধু যেতে চায় ওই দূর মাদিনায় মন শুধু যেতে চায় ওই দূর মাদিনায় স্বপ্নে দেখা দাও প্যারা নবী মদিনাওয়ালা কমলিওয়ালা আমার প্যারা নবী মদিনাওয়ালা কমলিওয়ালা আমার প্যারা নবী আখেরাতে সিরাতে তুমি আমার আপনজন আখেরাতে ফুল সিরাতে তুমি আমার আপনজন তোমার তরে জীবন আমার তোমার তরে জীবন আমার করে দিয়েছি কুরবা মদিনাওয়ালা কমলিওয়ালা আমার প্যার নবী মদিনাওয়ালা কমলিওয়ালা আমার প্যার নবী প্রিয় নবী হাবিবে খুদা তুমি নবী নবী দে হাবিব খুদা তুমি নাবি নাবিদের সরদার বিচার দিনে মহা মুসিবতে বিচার দিনে মহা মুসিবতে তুমি আমায় পার মদিনাওয়ালা কমলিওয়ালা আমার প্যারা নবী মদিনাওয়ালা কমলিওয়ালা আমার প্যারা নবী মন শুধু যেতে চায় ওই দূর মাদিনায় মন শুধু যেতে চায় ওই দূর মাদিনায় স্বপ্নে দেখা দাও প্যারা নবী মদিনাওয়ালা কমলিওয়ালা আমার প্যারা নবী মদিনাওয়ালা কমলিওয়ালা हमार प्यारा नबी मदीना वाला कमली वाला हमार प्यार नबी